আমি অরুণ রায় পলাশ আমরা সুজুকি রাইডার জোনে আছি আমি সুজুকি রাইডার জোনের ম্যানেজার হিসাবে আছি আর আমার সাথে আছে সুজুকি রাইডার জোনের সেলস ইনচার্জ সাগর আর সাথে আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের মানে সম্মানীয় অনেক বিউটিফুল তিনজন লেডি বাইকার আছে তিনজন লেডি বাইকারকে কিন্তু আপনারা হয়তো সবাই চিনেন আমি তারপরে একটু পরিচয় করাই দিই আমাদের মাসকারে যিনি আছেন উনি হচ্ছে আমাদের সবার প্রিয় হালে আপু উনি হচ্ছে জিক্সার বাইক চালায় আর সাথে আমার পাশে যিনি আছেন উনি হচ্ছে আমাদের ঐশী আপু উনিও অনেক আগে থেকে সুজুকির GS Gixxer double channel KBS বাইকটি চালায় আর সাথে আমাদের জিম আপু আছে ওর পাশে দেখতে পাচ্ছেন <laughs> জিম আপু কিন্তু অনেক আগে থেকে একটা স্কুটি রাইড করতেছে এখন মানে আমরা সবাই একত্রিত হয়েছি এর জন্য যে আমাদের কিন্তু আলেয়া আপু যিনি আছেন মাঝখানে ওনার কিন্তু আজকে বার্থডে এই বার্থডেটা সেলিব্রেট করার জন্য আজকে একচুয়ালি সবাই একত্রিত হওয়া সবাই মিলে একসাথে আর কি একত্রিত হয়ে তাকে উইশ করার জন্য আর কি আমরা একত্রিত হয়েছি অ্যাকচুয়ালি ঐশী আপু আমাদের পাশে আছে ঐশী আপু দিয়েই শুরু করি প্রথমে ঐশী আপু আপনার হালিয়া আপুকে তো অবশ্যই ছিলেন হালিয়া আপু সম্পর্কে একটু বলেন আর হচ্ছে আপনার রাইডিং এর সম্পর্কে একটু কিছু যদি বলতেন হিস্ট্রি সম্পর্কে আমি যেখানে যাচ্ছি ওখানে সম্মান পাচ্ছি যেখানে যাচ্ছি আমাকে সাপোর্ট দিচ্ছে তখনই নাই টুকটাক প্রবলেম হচ্ছে আমি আমাদেরকে বলা পরে যেখানে যে অবস্থা ছিলাম ওরা আমাকে সাপোর্ট দিয়েছে প্রতিটা জমি জাস্ট অনলি টান সব জায়গায় প্রতিটা জমি আমি সাপোর্ট পেয়েছি এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি যে আমি আচ্ছা, সারা বাংলাদেশ ঘুরে দেখতে পাই সুন্দর সৃষ্টিকে আচ্ছা। আমি আলেহা আপু সম্পর্কে আরেকটু বলি সেটা হচ্ছে আলেম কিন্তু সালে স্কুটি নিয়ে উনি সাজেকে একা মেয়ে রাইড করে কিন্তু সাজেকে পাড়ি জমাইছে ওখান থেকে আবার ব্যাক করছে অ্যাকচুয়ালি সব দিক থেকে আপনার বলতে গেলে বলবো যে লেডি বাইকারদের যে অগ্রগতি বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা ওনাদের মানে জন্য সম্ভব হচ্ছে এই যে ঐশী আপু তারপরে হচ্ছে আমাদের জিম আপু তারপরে আলে আপু এই ওনাদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই যে লেডি বাইকারদের মানে মানে মেয়েদের যে এগিয়ে আসা বাংলাদেশের সব প্রান্ত থেকে সব একত্রিত হয়ে যে এক মানে এগিয়ে আসা এটা কিন্তু ওনাদের মাধ্যমে সম্ভব হচ্ছে আর এখানে আমাদের জিম আপু আছে উনি কিন্তু হচ্ছে সুজুকির একটা মানে, স্কুটি ইউজ করতেছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওনার সাথে একটু কথা বলি আমরা আমি লাইফটা ভালো মানে মানে আর আজকে বার্থডে এই জন্য হচ্ছে আপুর সাথে দেখা করবো এই সাথে বার্থডে হ্যাঁ, আর আমাদের এই আলেয়া আপুর বার্থডে উপলক্ষে আমরা সবাইকে আলেয়া আপু আরেকটি কথা বলতে একটু কথা বলেন আসলে আমার যারা ডিপার্টমেন্টে যারা একটা মনিটরিং করছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মেয়ে রাইডার যারা আছে এদের জন্য অন্তত একটু সাপোর্ট আমরা যেন পাই এটাই যথেষ্ট আমরা তো আগেও চাচ্ছি না আমরাও কিন্তু আমরাও কিন্তু মনে প্রাণে এটা চাচ্ছি আমরা যাতে এই সাপোর্টটা পাই এটাই আমরা আমাদের এখানে উপস্থিত আছে শুধু কি যে হচ্ছে মানে র্যাঙ্কন মোটরসের মানে ওরা হচ্ছে টিএম সার্ভিস ডিপার্টমেন্টে আছে আমাদের সবাই অনেক প্রিয় ভাই ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ দিতে চাইতেছি আপনাদেরকে যারা এই বাইকটা ইউজ করতেছেন তো এইখানে আসলে অপরচুনিটি হিউজ অপরচুনিটি আছে এই অপরচুনিটির ভিতরে আমরা চাচ্ছি যে সবসময় ভালো সার্ভিস ভালো সেবাটা দেওয়ার জন্যই আপনারা চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ আপনাকে শুভ জন্মদিন এই জন্মদিনে আপনি এখানে আসার জন্য আপনাকে সবসময় সিটি বাংলাদেশের সাথে থাকবেন আপনারা সবাই হ্যাঁ, আমরা আমরা সবাই একটু কেক কাটি